দুইটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আপনারা জানতে চেয়েছিলেন যে ভাই আমরা তো আরব দেশে থাকি কিন্তু কিভাবে আরব সাগর থেকে মাছ ধরে তা তো আমরা জানি না তো আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য যারা আরব দেশে থাকেন এবং আরব সাগর থেকে আপনারা মাছ ধরতে চাচ্ছেন কিন্তু মাছ ধরতে পাচ্ছেন না তাদের জন্য আমি আজকে দেখিয়ে দেবো কিভাবে আরব সাগর থেকে আমরা মাছ মেরে খাই চলেন শুরু করি একটা মজার কথা বলি যে চিকেনের কিলো হচ্ছে দেড় রিয়াল আর মাছের কিলো হচ্ছে পাঁচশো পয়সা তারপরেও আমাদের এত শখ যে চিকেন দিয়ে আমরা মাছ ধরে খাই সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন চিকেন এটা আমরা এক রিয়াল তিনশো পয়সাতে কিনেছি দেখেন চিকেন এভাবে কাটতে হবে ছোট ছোট টুকরা টুকরা করে কাটতে হবে বড় করলে আবার সমস্যা বেশি বড় করলে আবার মাছে খাইতে পারবে না সেজন্য ছোট ছোট করে কাটতে হবে তারপর এভাবে বসের মধ্যে লাগাতে হবে দেখেন এই যে এভাবে লাগাতে হবে এভাবে একটা সুতোর মধ্যে তিনটা বা চারটা বসি লাগিয়ে নিলে ভালো হয় তো লাগানোর পরে এভাবে আপনি এভাবে ঘোরাবেন দেখেন এভাবে এভাবে ক্রেং ক্রেং ক্রেং করে মাইরে দিবেন তারপর এভাবে কাছে টানবেন এই এই এই আয় বসে এই আয় বসে দেখেন এই যে আয় বসে ও মাই গা পাওয়া গেছে ও মাই গড ওহো দেখেন কত বড় মাছটা উনি হচ্ছেন জাহাঙ্গীর ভাই কুমিল্লা থেকে আগত ওমানের সালালাতে উনি বসবাস করতেছেন বর্তমানে এবং উনি প্রচুর পরিমাণের মাছ ধরেন আজকে বেশি পান নাই তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজন মাছ মারতেছে তো কিভাবে মাছ মারতেছে আপনাদেরকে আমি দেখাবো এই যে এক ভাই এই যে এক ভাই ওই যে বসি দিয়ে মাছ মারতেছে বসির মধ্যে আদা লাগাইতেছে কি কি আদা লাগাইতেছে দেখেন আপনারা মুরগি মুরগি এই যে এখন কিভাবে মারবে দেখেন বসিটারে এই যে ঘুরাইতেছে ঘুরাইতেছে তাম করে মেরে দিছে একদম চলে গেছে ওই মাঝখানে और एक ओ देखो कितना बड़ा मच्छी मिल गया रे ए भाई साहब ये मच्छी का नाम क्या है हाँ, ओह ये तो बहुत खतरनाक मछली है रूम में लेके जाएगा हाँ? हाँ, रूम में लेके जाएगा अच्छा मच्छी है अच्छा मच्छी अच्छा मच्छी है कॉलबन मिला है ना ऐसा है ऐसे मिला इतना बच्चों कितना बड़ा मच्छी मिल गया अरे ओ माय गॉड দেখি মাছ কিভাবে মারতেছে দেখেন এই বাইটা অনেক জোরে জোরে বসে এটা টানতেছে মনে হয় মাছ পাইছে দেখি দেখি পাইছে কিনা অপেক্ষা করেন অপেক্ষা করেন মনে হয় পাইছে আমার সম্ভবত ধারণা যেটা ওহো আয় পড়ছে আয় পড়ছে আয় পাইছে আয় পড়ছে রে ওহো ओ भैया से तो चांदी निकी मरसे भैया आज के मास पैसे वन एक मास पैसे ओ भैया अपने तो आज के बहुत मास पैसे ओहो चलो न भैया लोगे ढुकवा था बोलते कोई दे ही भैया के रोको मास मरे तो भाई मास तो तेरे को भाल लगे नहीं भाई जी भैया जी वन एक भाल लगे अरे हाँ भैया तो आपने सब समय मास दो रहे जी ओ माय गॉड तो भाई आपने मास दो ना আমি এই যে হেল্পার হেল্প করি হেল্প করে না আচ্ছা আচ্ছা আসলে আরব সাগরে মাছ ধরতে সবারই ভালো লাগে অনেক মজা লাগে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অন্য একজন অনেক লম্বা একটা বসে নিয়ে আসছে তো চলেন ওনার সাথে একটু কথাবার্তা বলি ओहो भाई साहब मच्छी पकड़ रहे हैं भाई साहब कैसा है भाई आप मच्छी पकड़ता है कितना मच्छी मिला आज ज़्यादा नहीं मिला भाई का नाम क्या है विष्णु है विष्णु विष्णु भाई किधर का है नेपाल का है ओ माय गॉड नेपाल का भाई चलो दिखते हैं भाई सब कैसा इतना बड़ा बोसी से कैसा कैसा मच्छी पकड़ता है किधर किधर फेंकता है कैसा फेंकता है चलो दिखता है ए, मार दिया गो मार दिया मार दिया उधर मार दिया <laughs> প্রিয় দর্শক মণ্ডলী অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন সাথে বেল আইকনটাও প্রেস করে যাবেন যাতে আমার ভালো ভালো নতুন নতুন ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছে চলে যায় ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি